আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রথমেই বলে রাখি আমি কোনো আলেম কিংবা হাফেজ নই জানি ছোটো বড় অনেক ভুল হবে আশা রাখছি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করতে সাহায্য করবেন আমাদের আজকের বিষয় হচ্ছে আমাদের পবিত্র আল কোরআন সম্পর্কে আশা করছি আপনাদের সবারই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি মানুষের ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির দিগদর্শন মুসলিম উম্মাহর জন্য শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহর বাণী পবিত্র আল কুরআন এটি বিশ্ব মানবতার মুক্তিদূত মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম এর প্রতি আল্লাহর কাছ থেকে জিব্রাইল ফেরেস্তা মারফত সুদীর্ঘ তেইশ বছরে অবতীর্ণ হয় কুরআন মানবজাতির কল্যাণ ও মুক্তির দিশারি বা পথপ্রদর্শক পবিত্র কোরআনকে সর্বকালের সর্বদেশের সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ হিসেবে আল্লাহ তালা অহির মাধ্যমে নাজিল করেছেন পবিত্র কুরআন নাজিলের ছয় মাস আগে থেকেই আল্লাহ তালা ওনার পেয়ারে হাবিব হজরত মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে এই মহান কাজের জন্য প্রস্তুত করে নিচ্ছিলেন হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ আনহা হতে বর্ণিত আছে প্রিয় নবীজির উপর ওহিনাজিলের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে তিনি স্বপ্নে যা দেখতেন তা দিনের আলোর মতো তার জীবনে প্রতিভাত হতো হজরত জিব্রাইল আলাহিসাল্লামের মাধ্যমে ওহিপ্রাপ্তির আগে আস্তে আস্তে তিনি নির্জনতা প্রিয় হয়ে ওঠেন হীরা গুহায় নিবৃত্তে আল্লাহ তাল্লার ধ্যানে তিনি মশগুল হয়ে পড়েন এবং বিশাল সৃষ্টি ও তার উদ্দেশ্য সম্পর্কে গভীর চিন্তাভাবনা করতে থাকেন খাবার ও পানি শেষ হয়ে গেলে সেসব নেওয়ার জন্যই তিনি শুধু বাড়ি যেতেন মাঝে মাঝে ওনার অতি প্রিয় সহধর্মিনী বিবি হজরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা ওনাকে হেরাগুয়াই খাবার দিয়ে আসতেন একদিন জিব্রাইল আলহি আসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম এর কাছে এসে গভীর কণ্ঠে তাকে বললেন পড়ুন প্রিয়নবী সাল্লাহ আলহি আসাল্লাম বিস্ময়ে হতবাক হয়ে গেলেন উদ্বেলিত কণ্ঠে তাকে বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল আলিয়াসাল্লাম তখন হুজুরে পাক সাল্লাহ আলিয়াসাল্লামকে বুকে চেপে ধরে আবারও বললেন করুন কিন্তু তিনি পুনরায় একই জবাব দিলেন তৃতীয়বার যখন জিব্রাইল আলিয়াসাল্লাম তাকে বুকে আলিঙ্গন করে ছেড়ে দিয়ে বললেন করুন তখন হুজুরে পাক সাল্লাহ আলিয়াসাল্লাম ওহির প্রথম পাঁচটি আয়াত পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে পাঠ করুন আপনার পালনকর্তা মহাদয়ালু যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত পড়লেন তারপর সাথে সাথে হজরত জিব্রাইল আলিয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন এবং হুজুরবাগ সাল্লাহ আলিয়াসাল্লাম ও কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে আসলেন এই হলো পবিত্র কুরআন নাজিলের সংক্ষিপ্ত ইতিহাস এবার আসুন আমরা জেনে নিই পবিত্র কুরআনের সংক্ষিপ্ত পরিচিতি ছয়শো দশ খ্রিস্টাব্দে রমজান মাসের কদরের রজনীতে হেরা পর্বতের গুহায় পবিত্র কুরআন অবতীর্ণ হয় অবতীর্ণের মোট সময়কাল বাইশ বছর পাঁচ মাস চোদ্দ দিন সর্বপ্রথম নাজিলকৃত কুরআনের আয়াত হল সুরা আলাকের প্রথম পাঁচ আয়াত পবিত্র কোরআনে মোট একশো চোদ্দোটি সুরা আছে এর মধ্যে মাক্কি সুরা বিরানব্বইটি অর্থাৎ যেগুলো হিজরতের আগে মক্কাই অবতীর্ণ হয়েছিল এবং মাদানী সুরা বাইশটি অর্থাৎ যেগুলো হিজরতের পরে মদিনায় অবতীর্ণ হয়েছিল মতান্তরে মক্কি সুরা ছিয়াশি এবং মাদানী আঠাশটি কুরআনের প্রথম শব্দ ইকরা কুরআনের সর্বশেষ নাজিলকৃত সুরা হল সুরা আন নসর এবং সর্বশেষ নাজিলকৃত আয়াত হল সুরা বাকারার দুইশো একাশি নম্বর আয়াত কুরআনের সর্বপ্রথম পরিপূর্ণ সুরা হল সুরা ফাতেহা কোরআন নাজিল শেষ হয় হিজরি এগারো সালের সফর মাসে কোরআনের সর্ববৃহৎ সুরা হল সুরা বাকারা এর আয়াত সংখ্যা দুইশো ছিয়াশি কোরআনের সবচেয়ে ছোট সুরা হল সুরা কাউসার এর আয়াত সংখ্যা তিন কোরআনে মোট পাঁচশো চল্লিশটি রুকু আছে প্রসিদ্ধ অভিমত অনুযায়ী কোরআনের মোট আয়াত ছয় হাজার ছয়শো ছেষট্টিটি কিন্তু গবেষকদের দৃষ্টিতে মোট আয়াত ছয় হাজার দুইশো ছত্রিশটি কোরআনের মোট শব্দ ছিয়াশি হাজার চারশো তিরিশটি কোরআনের মোট অক্ষর তিন লাখ সাতচল্লিশ হাজার আটশো তেত্রিশটি তবে এতে আরও ভিন্নমত আছে যেমন তিন লাখ পঞ্চাশ হাজার তিনশো সত্তরটি কোরআনের মোট মঞ্জিল সাতটি এবং পাড়া তিরিশটি কোরআনের মোট হরকত জের উনচল্লিশ হাজার পাঁচশো বিরাশিটি জবর বান্ন হাজার দুইশো চৌত্রিশটি পেশ আট হাজার আটশোটি যজম এক হাজার সাতশো একাত্তরটি নুহতা এক লাখ পাঁচ হাজার ছয়শো একাশিটি তসদিদ এক হাজার চারশো তিপ্পান্নটি অকফ দশ হাজার পাঁচশো চৌষট্টিটি মাদ এক হাজার একশো একাত্তরটি ও আলিফমাম দুদা দুইশো চল্লিশটি কুরআনে সর্বপ্রথম নুক্তা ও হরকত প্রবর্তন করেন আবুল আসওয়াদ দুয়াইলি মতান্তরে হাজ্জাজ বিন ইউসিফ রাজিয়াল্লাহনু হানাফি মাজাব মতে কুরআন তিলাওয়াতে সিজদা চোদ্দটি কোরআনে নবী ও রসুলের নাম এসেছে পঁচিশ জনের ফেরেস্তার নাম এসেছে চার জনের শয়তান শব্দটি এসেছে পঁচাশি বার এবং ইবলিস শব্দটি এসেছে এগারো বার জিনজাতির প্রসঙ্গ এসেছে বত্রিশ বার নবীদের মধ্যে পবিত্র কোরআনে সবচেয়ে বেশি এসেছে মুসা আলিয়াসাল্লাম এর নাম তার নাম এসেছে সর্বমোট একশো পঁয়ত্রিশ বার কোরআনে কাফিরের নাম এসেছে ছয় জনের কোরআনে বিসমিল্লা নেই সুরাত তবায় কোরআনে বিসমিল্লা দুইবার এসেছে নাম হলে কোরআনে বর্ণিত একজন সাহাবা হজরত জায়দ রাদিয়াল্লাহ কোরআনে বর্ণিত একজন নারী মারিয়াম বিনতে ইমরান কোরআনে প্রথম অহিলেখক জায়েদ বিন সাবেদ রাদিয়াল্লাহ আনু কোরআনকে পূর্ণাঙ্গ রূপ দেন হজরত আবু সিদ্দিক রাদিয়াল্লাহ আনু ছয়শো তেত্রিশ খ্রিস্টাব্দে কোরআনের প্রথম সংকলক হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহু কোরআনের প্রথম ও প্রধান তাফসিরবিদ আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু তো বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিন আর যদি চান আপনাদের এই ছোটো ভাইটির সামনে এগিয়ে যাক তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়েন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ